হ্যালো বন্ধু দিস ইজ সাকসেস চ্যানেল থেকে আমাদেরকে স্বাগত আমি মনোরঞ্জন রায় দুশো জিকে ডেইলি তো আজকে হবে আমাদের ফিজিক্স ওকে তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন তো যদি ক্লাসটি ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন ওকে তো বেশি দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি তো দেখো এখানে ওয়ান নম্বর প্রশ্নে বলছে যে যে সমস্ত রাশি প্রকাশের জন্য মান এবং অভিমুখ উভয়ই প্রয়োজন হয় তা প্রাকৃতিক রাশি স্কেলার রাশি ভৌত রাশি না ভেক্টর রাশি সঠিক অ্যান্সার হবে আমাদের ভেক্টর রাশি নেক্সট প্রশ্ন বটমূলের পরীক্ষাটি করার সময় পারিপার্শ্বিক বায়ুর উষ্ণতা কত হবে জিরো ডিগ্রি এর কম ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস আর জিরো ডিগ্রি এর বেশি না জিরো ডিগ্রি সেলসিয়াস তো এখানে আমার আমাদের সঠিক অ্যান্সার হবে জিরো ডিগ্রি সেলসিয়াস এর বেশি থ্রি নম্বর প্রশ্ন কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত এটি হলো ক্ষমতা ফোর নম্বর প্রশ্ন নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে সিনেমার পর্দা জামা ঘরের পর্দা না দর্পণ সঠিক অ্যান্সার হবে দর্পণ পাঁচ নম্বর প্রশ্ন সনকের আকার কমলে শব্দের প্রাবল্য কি হয় কমে বাড়ে একই থাকে সঠিক বলা যাবে না তো সনকের আকার কমলে শব্দের প্রাবল্য কমে সিক্স নম্বর প্রশ্ন একশো আটত্রিশ হার্জ কম্পাঙ্কের সমমেল কোনটি দুইশো ছিয়াত্তর হার্জ সাত নম্বর প্রশ্ন আপতন কোন পঁচপান্ন ডিগ্রি হলে প্রতিফলন কোন কত হবে সঠিক উত্তর পঁচপান্ন ডিগ্রি আট নম্বর প্রশ্ন দেখো আশি নিউটন বল কুড়ি কেজি ভর বিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করে যে ত্বরণ উৎপন্ন হয় তার মান কত সঠিক উত্তর চার মিটার সেকেন্ড তার স্কোয়ার নয় নম্বর প্রশ্ন কোন আকাশে শিশির উৎপন্ন হয় না এখানে হবে তোমার মেঘ মুক্ত আকাশে তো আকাশে যদি মেঘ না থাকে তাহলে কিন্তু শিশির উৎপন্ন হবে না হবে না যদি থাকে তাহলে সেখানে শিশির শিশির উৎপন্ন হবেই তো তারপরে দশ নম্বর প্রশ্ন দেখো স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কি মাপা হয় ভার এগারো নম্বর প্রশ্ন দেখো জলের বাষ্পীভবনের নীল তাপ লীন তাপ কত জলের বাষ্পীভবনে নীল তাপ লীন তাপ কত পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি গ্রাম বারো নম্বর প্রশ্ন নিচের কোন সরি সমাবেগে গতিশীল বস্তুর সময় দূরত্ব লেখক চিত্র কোনটি তো চারটার মধ্যে কোনটা হবে তো সঠিক উত্তর হবে এ নম্বর এরপরে যাব ১৩ নম্বর প্রশ্ন নিউটন কোন সূত্রকে নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলা হয় ওকে নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলা হয় তো এখানে আমাদের সঠিক উত্তর হবে প্রথম সূত্র চোদ্দ নম্বর প্রশ্ন অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি ও স্থিতিশক্তির যোগফল কি হয় ক্রমশ বাড়ে বাড়তে থাকে না কমতে থাকে না প্রথমে প্রথম কমে তারপর বাড়ে না সবসময় ধ্রুবক থাকে তো সঠিক উত্তর হবে সবসময় ধ্রুবক থাকে পনেরো নম্বর প্রশ্ন কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার কাচি ঢেকি জাতি না তুলাযন্ত্র সঠিক উত্তর হবে জাতি ষোলো নম্বর প্রশ্ন বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসারাঙ্ক কত সঠিক উত্তর হবে ওয়ান দশমিক এক দশমিক পাঁচ আর কি ওয়ান পয়েন্ট ফাইভ সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখবে ওকে এখানে সঠিক অ্যান্সার হবে অ্যান স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলা হয় মূল সুর সমমেল না উপসুর না কোনোটি নয় তো এখানে সঠিক উত্তর হবে মূল সুর এরপরে যাব আমরা উনিশ নম্বর প্রশ্ন আচ্ছা উনিশ নম্বর প্রশ্নে কি আছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস এ বায়ুর মাধ্যমে শব্দের বেগ কত ওকে সঠিক উত্তর হবে তিনশো বত্রিশ মিটার সেকেন্ড কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি মাত্রাহীন রাশি দ্রুতি ক্ষমতা ঘনত্ব না কোন সঠিক উত্তর হবে কোন একুশ নম্বর প্রশ্ন দেখো প্রাস গতিতে প্রজেক্টিক প্রজেক্টিল মোশন প্রাস গতিতে প্রজেক্টিল মেশন মোশন কোনার গতিপথ কত তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অধি অধিবৃত্তাকার ওকে তো এরপরে যাবো আমরা বাইশ নম্বর প্রশ্ন পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে টানা সুরঙ্গে কোনো বস্তুর গতি প্রকৃতি হয় কীরকম সেটা হচ্ছে তোমার সরল সামঞ্জস্য গতি তেইশ নম্বর প্রশ্ন এক ফার্মি হলো কত তাই তো এক ফার্মি হলো ten to the power minus fifteen metre চব্বিশ নম্বর প্রশ্ন তড়িতের উপর পরিবাহিত হলো রকম লবণাক্ত জল পঁচিশ নম্বর প্রশ্ন দেখো বলছে নিম্নোক্ত কোনটি তাপ নিয়ামক রূপে ব্যবহৃত পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয় তো এখানে সঠিক উত্তর হবে গলিত সোডিয়াম ওকে দেখো নেক্সট হচ্ছে তোমার ২৬ নম্বর প্রশ্ন অপটিক্যাল ফাইবার প্রধানত কোন কাজে ব্যবহৃত হয় এটা তোমাদের সঠিক অ্যান্সার হবে যোগাযোগ মাধ্যমে সাতাশ নম্বর প্রশ্ন সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে মহাজাগতিক রশ্মি অতিবেগুনি রশ্মি না অবলোহিত রশ্মি না কোনোটি নয় তো এখানকার মধ্যে সঠিক অ্যান্সার হবে অবলোহিত রশ্মি অবলোহিত রশ্মি তারপর দেখো আঠাশ নম্বর প্রশ্ন বলছে মেশন পাওয়া যায় কোন রশ্মিতে ওকে তো মেশন পাওয়া যায় আমাদের মহাজাগতিক মহাজাগতিক রশ্মিতে উনত্রিশ নম্বর প্রশ্ন এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত অর্ডার এ ওয়ান অর্ডার এ ওকে তিরিশ নম্বর প্রশ্ন নিচের কোন যন্ত্র জলে তড়িৎ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয় তো এখানে আমাদের সঠিক উত্তর হবে ভোল্টা মিটারে তো এরপরে যাব আমরা একত্রিশ নম্বর প্রশ্ন কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার ফোর ডিগ্রি সেলসিয়াস বত্রিশ নম্বর প্রশ্ন এক নিউটন এই সরি এই নিউটন বলতে মানে এক নিউটন বলতে কত ডাইন ওকে এখানে এক হবে ওকে এক নিউটন বলতে কত ডাইন তো সঠিক উত্তর হবে ten to the power five তেত্রিশ নম্বর বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে সঠিক উত্তর হবে স্থিতি শক্তি চৌত্রিশ নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণের মান কি হবে ওকে তো সঠিক উত্তর হবে সংকট কোণের চেয়ে বড় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সুরশোলাকার আকৃতি কিরূপ ইউ আকৃতি ছত্রিশ নম্বর প্রশ্ন খালি বড় ঘরে শব্দ করলে শব্দ বারবার প্রতিফলিত হয় একে কি বলা হয় তো একে আমরা অনুরণন বলি তো এরপরে যাব আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন সাঁত্রিশ নম্বর প্রশ্নে দেখো সমতল দর্পণে রশ্মির আপতন কোণ কত হলে রশ্মির চ্যুতি কোণ নব্বই ডিগ্রি হবে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি আর কি ওকে তো আটত্রিশ নম্বর প্রশ্ন কার্য করার সমর্থককে কি বলা হয় কার্য করার সমর্থককে শক্তি বলে উনচল্লিশ নম্বর প্রশ্ন ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি কতবার ব্যবহৃত হয় তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে দুইবার চল্লিশ নম্বর প্রশ্ন কয়লার দহনে তাপ উৎপন্ন হওয়া নিচের কোন ধরনের ধরনের আর কি রূপান্তর ওকে তো এটা হচ্ছে তোমার দুই রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয় একচল্লিশ নম্বর প্রশ্ন দৌড় প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতার সময় সময় দেখার জন্য কোনটি ব্যবহৃত হয় সেটা হলো তোমরা জানো সেটা সাধারণত সবাই জানে স্টপ ওয়াচ নিচের কোনটি ভেক্টর রাশি ওকে ভার হলো একটি ভেক্টর রাশি ভার হলো একটি ভেক্টর রাশি তেতাল্লিশ নম্বর প্রশ্ন তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে কটি কুড়ি গ্রামের বাটখরা থাকে আর কি একটি দুটি না তিনটি না চারটি ওকে তো এখানে সঠিক উত্তর হবে দুটি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় পৃথিবীর কেন্দ্রে খনিগর্ভে নিরক্ষীয় অঞ্চলে না মেরু অঞ্চলে মেরু অঞ্চলে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে যে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বলছে নিজের কোন পদার্থটি গোলনাঙ্ক হিমাঙ্ক নেই সেটা হচ্ছে তোমার মৌমির ছয়চল্লিশ নম্বর প্রশ্ন দেখো ছয়চল্লিশ নম্বর প্রশ্ন বলছে দার্জিলিংয়ে খাদ্য দ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কারণ কেন কারণ সেখানে বায়ু খুব কম মানে তোমার বায়ুর চাপ কম থাকার জন্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন ফর্টি সেভেন দেখো কোনো বস্তুর প্রাথমিক বেগ ইউ ত্বরণ এফ অতিক্রান্ত সময় টি এবং অন্তিম বেগ ভি হলে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করো তো এখানে আমাদের সঠিক উত্তর হবে তোমার V equal to V equal to E plus U plus F T ঠিক আছে V equal to U V equal to U plus F T তো আটচল্লিশ নম্বর প্রশ্ন আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা কত একশো পার্সেন্ট উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ আর কি হয় ওকে সেটি হলো তোমার শূন্য মাধ্যমে পঞ্চাশ নম্বর প্রশ্ন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের তুলন সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় এটি কার সূত্র তো এটি হলো তোমার বয়েলের সূত্র এরপরে যাবো আমরা একান্ন নম্বর প্রশ্ন ফিউজ তারের উপাদান কী সঠিক উত্তর হবে টিন ও সিসার সংকর ধাতু বাহান্ন নম্বর প্রশ্ন এক কুলম্ব বা ওয়ান সির আধানে কত সংখ্যক ইলেকট্রন থাকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে six to the six point two five into ten to the power ten to the power eighteen okay তো এরপরে দেখবো আমরা কি যে নিচের কোনটি তাপ ও তড়িতের সুপরিবাহী ওকে তো এখানে আমাদের সুপরিবাহী কোনটি তো আমাদের সঠিক অ্যান্সার হবে গ্রাফাইট ওকে সঠিক উত্তর হবে গ্রাফাইট তো এরপরে যাব মো মো একক হলক কোন রাশির ওকে তো আমাদের সঠিক উত্তর হবে পরিবাহিতার আচ্ছা এরপর যাবো পঁচপান্ন নম্বর পঁচপান্ন নম্বর বলছে যে আমাদের শক্তির প্রধান উৎস কী সেটা হলো সূর্য নিউট্রনকে আবিষ্কার করেন জেমস চ্যাডউইক ওকে এরপরে যাব আমরা সাতান্ন নম্বর প্রশ্ন সাতান্ন নম্বর প্রশ্ন বলছে সাতান্ন নম্বরে রিউমার ফিফটি সেভেন দেখো রিউমার স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য কত তাই তো তো দেখো এখানে আশি ফিফটি এইট নম্বর প্রশ্ন পেলটন হুইল কোন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে স্থিতি শক্তি ফিফটি নাইন নম্বর প্রশ্ন এক কিলো ওয়াট এক কিলো ওয়াট আওয়ার বলতে কত ওয়াট বোঝায় সঠিক উত্তর হবে thirty six into ten to the power five এরপরে যাব সিক্সটি নম্বর প্রশ্ন অসংলম্ব তরলের প্রবাহী বেগ মাপতে ব্যবহৃত হয় কোনটি সঠিক উত্তর হবে ভেঞ্চুরি মিটার এরপর যাবো আমরা সিক্সটি ওয়ান নম্বর প্রশ্ন সিক্সটি ওয়ানে বলছে চালক বলে ব্যবহারিক একক কী ভোল্ট সিক্সটি টু গামা রশ্মি কী কাজে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে খাদ্যের জীবাণু মুক্তকরণে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ক্যান্সারের চিকিৎসায় তো তিনটিতেই সূর্য থেকে যে তাপ সূর্য থেকে যে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে সেটি হলো তোমার বিকিরণ পদ্ধতিতে পদ্ধতিতে তো সিক্সটি ফোর নম্বর প্রশ্ন দেখো শব্দ তরঙ্গ এক প্রকার স্থিতিস্থাপক তরঙ্গ সিক্সটি ফাইভ নম্বর প্রশ্ন সিক্সটি ফাইভ নম্বর প্রশ্ন বলছে যে প্লাবতা কোন দিকে কাজ করে তাই তো তো এখানে আমাদের সঠিক উত্তর ঊর্ধ্বমুখী সিক্সটি সিক্স নম্বর প্রশ্ন চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন কারণ হচ্ছে তোমার এখানে চাঁদের মধ্যাকর্ষণ ক্ষমতা সবচেয়ে কম ওকে তারপরে দেখো sixty six number sixty seven number প্রশ্ন সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙের দেখাবে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে নীল সিক্সটি এইট দর্পণে যখন দেখা যায় ঘড়িতে তিনটে বেজেছে তখন আসল টাইম কয়টা তো নয়টা তো এরপর যাব সিক্সটি নাইন ফিউজ তারের পদার্থটির বিশেষত্ব কী এখানে হচ্ছে তোমার নিম্ন গোলনাঙ্ক সেভেন্টি নম্বর প্রশ্ন শব্দের প্রাবল্যের একক কী এটা হচ্ছে তোমার ডেসিবেল ওকে তো তারপর দেখবো আমরা সেভেন্টি ওয়ান নম্বর প্রশ্ন এক গ্রাম অনুতে যে কোনো পদার্থের কত সংখ্যক অণু থাকে ওকে তো সঠিক উত্তর হবে ten to the power sorry six point zero two three into ten to the power twenty three seventy two number প্রশ্ন প্রমাণ উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসের গ্রাম আণবিক আয়তন কত তো এখানে আমাদের সঠিক উত্তর হবে twenty two point four litre seventy three number প্রশ্ন নিচের কোনটি তাপ প্রয়োগ করলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় সঠিক উত্তর হবে অ্যান্টিমনি চুয়াত্তর নম্বর প্রশ্ন দেখো কোন কোনটি ক্লা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কিত ওকে সঠিক উত্তর হবে C by five equal to five minus thirty two by nine okay তো এরপরে যাব সেভেন্টি ফাইভ নম্বর প্রশ্ন সেভেন্টি ফাইভ নম্বর প্রশ্ন দেখো বস্তু লেন্স ও প্রকাশের মধ্যে থাকলে প্রতিবিশ প্রতিবিশ্বের নয় প্রতিবিম্বের হবে কে প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ হবে সৎ সমশীর্ষ অসৎ সমশীর্ষ না সৎ অবশীর্ষ অসৎ অবশীর্ষ তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অসৎ সমশীর্ষ সেভেন্টি সিক্স নম্বর প্রশ্ন অ্যামিমিটার সরি অ্যামোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় তড়িৎ এখানে হবে আমাদের সঠিক উত্তর তড়িৎ প্রবাহ মাত্রা কোন রশ্মির বেগ আলোর বেগের সমান হয় তো এখানে আমাদের সঠিক উত্তর হবে বসুন রশ্মি এক্স রশ্মির আধান কত এক্স রশ্মির আধান আমাদের হচ্ছে শূন্য বা নিস্তরি সেভেন্টি নাইন নম্বর প্রশ্ন কিলোওয়াট ঘন্টা কোন ভূতরাশির একক তো সঠিক উত্তর হবে তড়িৎ শক্তির একক আশি নম্বর প্রশ্ন আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয় সঠিক উত্তর হবে বিচ্ছুরণ তো এরপরে একাশি নম্বর প্রশ্ন এ এবং বি দুটি সমান ভরের তরলে সমান তাপ দেওয়া হলো বি এর আপেক্ষিক তাপ এর দ্বিগুণ এ এবং বি এর তাপ তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত ওকে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে টু ইস টু ওয়ান মানে দুটি পাত্র দুটি কিন্তু দুটিতেই সমান তরল আছে বি এর আপেক্ষিক তাপ এ এর দ্বিগুণ ওকে তো এ এবং বি এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত কত টু টু ওয়ান মানে উপরে এ থাকবে নিচে বি থাকবে তো দেখো তারপরে সিক্স এইটটি টু নম্বর প্রশ্ন কোন গ্যাসের আণবিক ঘনত্ব ফর্টি টু হলে ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত ওকে তো আমাদের সঠিক উত্তর হবে টোয়েন্টি ওয়ান মানে অর্ধেক হয়ে যাবে এইটটি থ্রি দুশো তেহাত্তর ডিগ্রি তাপমাত্রার কোন সেলসিয়াস স্কেল কত মানে সরি এখানে মান তাপমাত্রার মান সেলসিয়াস স্কেলে কত হবে তো এখানে সঠিক উত্তর হবে জিরো ডিগ্রি সেলসিয়াস চুরাশি নম্বর প্রশ্ন দেখো এগারো এনে সোডিয়াম এটাকে বলা ওকে সংকেত তেইশ পরমাণুর পরমাণুর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সবশেষ কক্ষ সব সর্বশেষ মানে সর্বশেষ কক্ষটি কক্ষে কটি ইলেকট্রন আছে সঠিক উত্তর হবে একটি কোন মৌলের পারমাণবিক পারমাণবিক সংখ্যা দুই এবং ভর সংখ্যা চার হলে মৌলটি প্রোটনের সংখ্যা কত তো এখানে আমাদের সঠিক উত্তর হবে দুইটি চারটা থেকে দুই বিয়োগ করতে হবে তো এরপরে ছিয়াশি নম্বর প্রশ্ন root over root over A alpha one by P এটি কার কার সূত্রের গাণিতিক রূপ ওকে তো সঠিক উত্তর হবে বয়েলের সূত্র এরপরে যাব আমরা সপ্তাশি নম্বর প্রশ্ন okay V equal to N ইহা কার গাণিতিক সূত্রের কোন কোন কার সূত্রের গাণিতিক রূপ ওকে বোরের সূত্র তো বয়েলের সূত্র না অ্যাভোগাডের সূত্র না চার্চের সূত্র ওকে তো সঠিক উত্তর হবে অ্যাভোগাড্রোর সূত্র এটা কিন্তু আপনারা মনে রাখবেন এরপরে দেখবো আমরা অষ্টাশি নম্বর প্রশ্ন কোন উষ্ণতায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মান একই হয় ওকে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রিতে এরপরে যাবো আমরা এইট্টি নাইন প্রিজমে কটি ত্রিকোণাকার তল থাকে তো এখানে আমাদের দুটি থাকে হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি এটা হলো তোমাদের নীল বর্ণ এরপরে যাবো আমরা একানব্বই প্রশ্ন দেখো আমাদের বাড়িতে দুশো চল্লিশ ভোল্ট এসি তড়িৎ ব্যবহৃত হয় এখানে দুশো কুড়ি মান নির্দেশ করে তো কোন ভোল্টেজকে এটি কোন ভোল্টেজকে নির্দেশ করে তাই তো তো এখানে আমাদের সঠিক উত্তর হবে এফেক্টিভ ভোল্টেজকে ওকে তো এরপরে দেখবো বিরানব্বই প্রশ্ন তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন ওকে তো এখানে আমাদের সঠিক উত্তর হবে মাদাম কুড়ি তো তারপরে দেখবো সরি মাদাম কুড়ি না বেকারেল ওকে এখানে হবে তোমার বেকারেল হবে তো এরপরে দেখবো আমরা তেরানব্বই নম্বর প্রশ্ন কোন বন্ডের অভ্যন্তরীণ রোধ সর্বাধিক ভোল্টামিটারের এরপরে আমরা চুরানব্বই নম্বর প্রশ্ন ট্রান্সফরমার কোথায় কার্যক্ষম হয় ওকে সঠিক উত্তর হবে পরিবর্ত প্রবাহে তো এরপরে যাবো আমরা পঁচানব্বই নম্বর প্রশ্ন আমাদের দেশে নিউক্লিয় বিজ্ঞানের জনক কে ওকে সঠিক উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা জাহাঙ্গীর Bhabha Homi Jahangir Bhabha important very very important okay তো তারপরে যাবো আমরা ছিয়ানব্বই নম্বর প্রশ্ন পুরনো দিনের বিজ্ঞান কে পুরনো বিজ্ঞান পুরনো দিনের বিজ্ঞানকে কি বলে ক্রোনোলজি বলা হয় ওকে তো এরপরে যাব আমরা সপ্তানব্বই নম্বর প্রশ্ন দেখো পারদ ছাড়া তরল ধাতু কোনটি তো এখানে আমাদের সঠিক উত্তর হবে গ্যালিয়াম ওকে তো তারপর দেখব আটানব্বই নম্বর প্রশ্ন জল জল জল মাধ্যমে আচ্ছা জল মাধ্যমে আলোর বেগ বায়ু বেগ বায়ু মাধ্যমে আলোর বেগের থেকে কম এটা কে প্রথম প্রমাণ করেন ওকে তো সঠিক উত্তর হবে রোমার তো নাইনটি নাইন নম্বর প্রশ্ন প্রাথমিক একক বিকাশে সরি প্রাথমিক একক প্রকাশের কোন পদ্ধতি বর্তমানে পরিত্যক্ত হয়েছে তো সেটা হলো তোমার এফপিএস পদ্ধতি তো একশো নম্বর প্রশ্ন দেখো জাতি কোন ধরনের লিভার প্রথম শ্রেণীর লিভার তো এরপরে যাব আমরা একশো এক মেঘলা দিনে শিশির কম পড়ে কারণ কি কারণ হলো তোমার মেঘলা রাতে ভূপৃষ্ঠের তাপ ভূপৃষ্ঠের তাপ বিক্রয় ধীরে ধীরে হয় ওকে তো এরপরে যাবো আমরা একশো দুই নম্বর প্রশ্ন একশো দুই নম্বর বিগ ব্যাং এর তত্ত্বের প্রবক্তাকে ওকে তো তত্ত্বের হলো উইথ হার্ল উইথ হার্ল ওকে উইন হার্ল তো এরপরে যাবো আমরা তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার সঠিক উত্তর হবে নৌকার দ্বার আচ্ছা তারপরে আছে একশো চার নম্বর প্রশ্ন কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায় তো এখানে আমাদের সঠিক উত্তর হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে এরপর যাব আমরা একশো পাঁচ কী বলছে ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে ওকে তো সঠিক হবে সঠিক উত্তর হবে আচার্য আচার্য প্রশান্ত চন্দ্র মহাল মোহলান বিশ তো এরপর যাবো আমরা ছয় নম্বর কার্য কি কার্য দুটি ভিক্টর রাশির গুণফল মানে একটি একটি স্কেলার ও একটি ভিক্টর রাশির গুণফল দুটি স্কলার রাশির গুণফল কোনোটি নয় তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে দুটি যুক্ত রাশির গুণফল ওকে তো এরপর যাবো আমরা সাত নম্বর প্রশ্ন একশো সাত তো একশো সাতে কি বলছে জলের তুলনায় বায়ুর শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ কমন কেমন কম না বেশি না একই থাকে না সমান থাকে না মাঝারি তো আমাদের সঠিক উচ্চার হবে কম ওকে তো এরপর যাবো আমরা সাত নম্বর প্রশ্ন আচ্ছা কি বলছে গাড়ির পেছনের দিকের দৃশ্য দেখার জন্য কিরূপ দর্পণ ব্যবহার করা হয় সেখানে উত্তল না অবতল না সমতল না অসমতল তো সেখানে আমাদের সঠিক উত্তর হবে উত্তল লেন্স আচ্ছা একশো নয় নম্বর প্রশ্ন সিজিএস পদ্ধতিতে জম জলসমা জলসাম এর একক কি এর একক হলো গ্রাম তো একশো দশ নম্বর প্রশ্ন দেখো ফোটন হলো এক ধরনের কি যৌগিক কোনা আয়ন কোনা না ভরহীন কোনা না ভরযুক্ত কোনা তো এখানে সঠিক উত্তর হবে ভরহীন কোনা তো এরপরে যাব আমরা এগারো নম্বর প্রশ্ন কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোনো কোন কোনা নির্গত হয় সঠিক উত্তর হবে ইলেকট্রন একশো বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি অন্তরক পদার্থ নয় সঠিক উত্তর হবে গ্রাফাইট ওকে তো একশো তেরো নম্বর প্রশ্ন দেখো যে কি বলছে যে নিচের কোনটি মৌলিক বর্ণ নয় ওকে তো সঠিক উত্তর হবে হলুদ বর্ণ তো একশো চোদ্দো নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর চারধারে বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো তো সেটা হলো তোমার কালো হতো ওকে তারপর বলছে যে গ্রাফাইট সরি ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর কত সঠিক অ্যান্সার হবে একশো সরি একশো না এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে একশো আশি ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে তোমার একশো আশি এরপরে দেখ এরপরে দেখো ষোলো নম্বর প্রশ্ন জলসময়ের সিজিএস পদ্ধতিতে একক কি তো এখানে সঠিক অ্যান্সার হবে গ্রাম তো এরপরে যাবো আমরা সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন দেখো আচ্ছা কি বলছে কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্প ভবনের কত গুণ ওকে তো সঠিক অ্যান্সার হবে দুই গুণ তো এরপরে যাবো আমরা একশো আঠারো নম্বর প্রশ্ন কি বলছে কোন বস্তুর একক ঘরের উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে তা প্রয়োজন হয় তাকে ওই বস্তুর ওই বস্তুর কি বলা হয় ওকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে তাপ গ্রাহিতা ওকে তো এরপরে যাবো আমরা একশো আঠারো নম্বর প্রশ্ন কি বলছে যে বাড়িতে ব্যবহৃত বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন প্লাস্টিকে মোড়া থাকে ওকে সঠিক অ্যান্সার হবে লাল দান একশো কুড়ি নম্বর প্রশ্ন ডাব্লিউ এইচ কিসের একক ওকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে তড়িৎ শক্তির একক এরপরে যাবো আমরা একুশ নম্বর প্রশ্ন কি বলছে কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় মাইনাস দুশো তেহাত্তর ডিগ্রি সেলসিয়াস একশো বাইশ নম্বর প্রশ্ন দেখো আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয় কারণ এসআই এককে আর এর মান কত হবে তো আর এর মান হবে আমাদের eight point three one joule mole kelvin okay তো তারপর দেখবো আমরা একশো তেইশ নম্বর প্রশ্ন একশো তেইশ নম্বর প্রশ্ন বলছে যে এক্স নিচের কোন উপাদানের মধ্যে দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরিত হয় বায়ু মাধ্যমে না ফটোগ্রাফিক প্লেটে না চামড়া না ক্লাস তো আমাদের সঠিক অ্যান্সার হবে ক্লাস ক্লাস এর মাধ্যমে ওকে তো এরপর যাবো আমরা চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন বলছে আলোর আপেক্ষিক প্রতিসারাঙ্ক কোন চিহ্নের সাহায্যে প্রকাশ করা যা হয় ওকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ইউ আকৃতি ওকে তো একশো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো one A one one B two one C three একই পরমাণুগুলির মধ্যে সম্পর্ক নিরূপণ করো আইসোবার আইসোটোপ না আইসোটোন না কোনো সম্পর্ক নেই তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে আইসোটোন আইসোটোপ ওকে আইসোটোন না আইসোটোপ হবে তো এরপরে ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো বলছে কি যে বলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে উষ্ণতা তো এরপর যাবো আমরা একশো সাতাশ নম্বর প্রশ্ন একশো সাতাশ নম্বর প্রশ্ন বলছে যে টিভিতে ওয়ান সরি টিভিতে টু গ্রাম হাইড্রোজেনের আয়তন এবং ষোলো গ্রাম অক্সিজেনের আয়তনের মধ্যে সম্পর্ক কি তো এখানে আমাদের সম্পর্ক হবে হাইড্রোজেন আয়তনের হাইড্রোজেনের আয়তন বেশি তো এরপরে যাব আমরা একশো আঠাশ নম্বর প্রশ্ন কি বলছে যে পারদের পারদের হিমাঙ্ক কত তাই তো তো এখানে আমাদের সঠিক উত্তর হবে একশো সরি মাইনাস উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এরপরে যাব উনত্রিশ নম্বর নিচের কোনটি সিলেন্সের সমীকরণ ওকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে one by V minus one by U equal to one by F okay তো এরপরে যাব আমরা একশো তিরিশ নম্বর প্রশ্ন তো একশো তিরিশ নম্বর প্রশ্ন দেখো যে বলছে যে এসআই পদ্ধতিতে তরিত ধান তরিতা ধানের একক কি ওকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে কুলম্ব এরপরে যাব আমরা একত্রিশ নম্বর প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্নে বলছে বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে বলে কি বলা হয় তাপ গ্রাহিতা বলা হয় এরপরে যাব আমরা একশো বত্রিশ নম্বর একশো বত্রিশে বলছে যে চাপ সঞ্চালনের নীতি কি নামে পরিচিত ওকে এটি হলো তোমার পাস্কেলের সূত্র একশো তেত্রিশ নম্বর প্রশ্ন শ্রেণী সমবায়ের রোধ সমানের মান কত ওকে এটা হলো তোমার বৃহত্তর হয় একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো একশো চৌত্রিশ নম্বর প্রশ্ন বলছে যে অভ্যন্তরীণ নির্ভর করে বস্তু কি স্থিতিশক্তির ওপর গতিশক্তির ওপর স্থিতি ও গতিশক্তির ওপর না কোনোটিই নয় তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে স্থিতি ও গতিশক্তির ওপর এরপরে যাব আমরা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলের আয়তন কি থাকে এখানে আমাদের সর্বনিম্ন থাকে তো এরপর যাবো আমরা ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো ছত্রিশ নম্বর প্রশ্নে বলছে একটি উত্তল একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহৃত হয় কারণ কেন ব্যবহৃত হয় কারণ দেখো উহা ছোট আকারে প্রতিবিম্ব তৈরি করে না এর কোনো ফোকাস বিন্দু নেই এটি পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে পারে এটি সমশীর্ষ ছোট প্রতিবিম্ব তৈরি করে তো আমাদের সঠিক অ্যান্সার হবে এটি সমশিষ্ট ছোট ছোট প্রতিবিম্ব তৈরি করে তো এরপরে যাবো আমরা সাঁত্রিশ নম্বর প্রশ্ন ব্যারোমিটারের পারদের উত্থান নির্দেশ করো ভালো আবহাওয়া ঝড় না বৃষ্টি বি ও সি উভয়ই তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ভালো আবহাওয়া তো এরপরে যাবো আমরা আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো আটত্রিশ নম্বর প্রশ্নে বলছে যে এক একটি নিউক্লিয়াসের একই সরি একটি নিউক্লিয়াসের একই সংখ্যক নিউট্রন কিন্তু ভিন্ন সংখ্যক প্রোটন বা ভর সংখ্যা হলো তা পরিচিত হয় তা পরিচিত হয় আমাদের আইসোটোপে আইসোটোনে ওকে আইসোটোন তো এরপর যাবো আমরা উনচল্লিশ নম্বর প্রশ্ন তাপের সর্বোত্তম ও নিকৃষ্ট পরিবাহী হলো কি তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে AG O plus PB AG O PB okay তো এরপরে যাবো আমরা চল্লিশ নম্বর প্রশ্ন বাতাস থেকে বাতাস থেকে কাচে আলো প্রতিষ্ঠিত হলে কোন কোনটি পরিবর্তিত হয় তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে তরঙ্গ দৈর্ঘ্য ও গতিশক্তি ওকে তো তারপরে আমরা যাব একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো একচল্লিশ নম্বর প্রশ্নে বলছে যে মরিচিকার সৃষ্টি হয় আলোর কোন প্রতিফলনে ওকে তো সঠিক অ্যান্সার হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে একচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে কোনটি আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি সঠিক অ্যান্সার হবে জলের একশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন দেখো ক্রেন কোন শ্রেণীর লিভার তৃতীয় দ্বিতীয় না প্রথম না চক্র ও অক্ষদন্ত প্রকৃতি তো আমাদের সঠিক অ্যান্সার হবে তৃতীয় ওকে এরপরে যাবো আমরা চুয়াল্লিশ নম্বর প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বলছে যে কোন বস্তু কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরদন দ্বিগুণ হবে তার তরণ দ্বিগুণ হবে তার ভর দ্বিগুণ হবে না কোনোটি নেই তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে তার ভরগুণ দ্বিগুণ হবে কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগ অবশ্যই দ্বিগুণ হবে তো এরপরে যাবো আমরা আটত্রিশ নম্বর সরি পঁয়তাল্লিশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর কি বলছে যে পুকুরের জল পুকুরের জল প্রবণ্ড গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ কি তো সেখানে হচ্ছে তোমার জলে বাষ্পীভবনের জন্য ওকে তো এরপরে যাবো আমরা ফর্টি সিক্স নম্বর প্রশ্নে দেখো লাউড স্পিকারের কোন শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় আচ্ছা সাতচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ঘড়িতে দম নেওয়ার সময় আমরা তাতে স্থিতি শক্তির সঞ্চার করি গতিশক্তির সঞ্চার করি না তাপ শক্তির সঞ্চার করি না তড়িৎ শক্তির সঞ্চার করি তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে স্থিতি শক্তির সঞ্চার করি এরপরে যাব আমরা আটত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের যে স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ পৃথিবীতে ফিরে আসেন সেটি কোন স্তর ওকে ট্রপোস্ফিয়ার আইনোস্পিয়ার ওজোনোস্ফিয়ার স্ট্রেটোস্পিয়ার সঠিক উত্তর হবে আইনোস্পিয়ার এরপরে যাব আমরা উনচল্লিশ নম্বর প্রশ্ন যে নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে তা কোন নীতি তো তা হলো তোমার নিউটনের তৃতীয় গতিসূত্র গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র ওকে তো এরপরে যাবো আমরা পঞ্চাশ নম্বর প্রশ্ন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন কি জন্য নোবেল পুরস্কার লাভ করেন তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে আলোর আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের জন্য ওকে তো এরপরে যাবো আমরা একান্ন নম্বর প্রশ্ন দেখো একান্ন নম্বর প্রশ্ন বলছে হিরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয় এটা এক্স রশ্মি দ্বারা নির্ণয় করা হয় বাহান্ন নম্বর প্রশ্ন কোন পদার্থের ভর আয়তন ও ঘনত্ব যথাক্রমে পি কিউ সি হলে তাদের মধ্যে সম্পর্ক কি তো তাদের মধ্যে সম্পর্ক হলো সরি এটা আর হবে ওকে তো এখানে হবে P equal to Q into R okay এরপর যাবো আমরা তিপ্পান্ন নম্বর প্রশ্ন তো তিপ্পান্ন নম্বর প্রশ্ন দেখো যে চাপ প্রয়োগ করে বরফ গলানো এবং পরে চাপ প্রয়োগ চাপ অপসারণ অপসারণ করে পুনরায় জমাট বাঁধানো বাঁধানোর প্রক্রিয়াকে কি বলা হয় তো এটাকে বলা হয় পুনঃ শিলাভবন ওকে তো চুয়ান্ন নম্বর প্রশ্ন দেখো বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয় সঠিক অ্যান্সার হবে সমাবেগ সম্পন্ন তো এরপর যাবো আমরা পঁচপান্ন নম্বর প্রশ্ন পঁচপান্ন নম্বর প্রশ্ন দেখো ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পর কিছুক্ষণ পরে পাখা ঘুরতে থাকে কেন কারণ হচ্ছে তোমার গতিজাড্যের জন্য ওকে তো এবার ফিফটি সিক্স নম্বর প্রশ্ন কি বলছে কোন লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝায় ওকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে বলবাহু বাই রোদবাহু এরপরে যাবো আমরা ফিফটি সেভেন নম্বর প্রশ্ন ওজন বাক্সে এক গ্রামের কটি বাটখা থাকে তো এখানে থাকে একটি ওকে তো এরপরে যাবো আমরা আটান্ন নম্বর প্রশ্ন আটান্ন নম্বর প্রশ্ন বলছে যে অসমান ভর অসমান ভরযুক্ত তুলাপাত্র দ্বারা গঠিত তুলাযন্ত্রের কোনো বস্তুকে পর পর দুইবার ভিন্ন তুলাপাত্রে রেখে ভর নির্ণয় করা হলো বস্তুটির ভর তিরিশ গ্রাম এবং বত্রিশ গ্রাম হলে বস্তুটির আসল ভর কত ওকে তো এখানে আমাদের আসল ভর বের করতে বলছে তো এখানকার আমরা যোগ করে কি করব দুই দিয়ে ভাগ করব তিরিশ বত্রিশ যোগ করে আসলে আমাদের বাষট্টি বাষট্টিকে দুই দিয়ে ভাগ করলে আমাদের আসে একত্রিশ গ্রাম তো এরপরে যাবো আমরা ফিফটি নাইন নম্বর প্রশ্ন দেখো উনষাট নম্বর পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কত ওকে তো পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে জি এর মান হচ্ছে তোমার nine point seven eight metre oblique second তার স্কোয়ার ওকে ষাট নম্বর প্রশ্ন স্থানভেদে কোনটির কোনটি পরিবর্তনশীল তো সঠিক উত্তর হবে বস্তুর ভর তারপরে দেখব আমরা একষট্টি নম্বর প্রশ্ন বর্ষাকালের চেয়ে শীতকাল ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন বর্ষাকালে বর্ষাকালের চেয়ে শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কারণ হচ্ছে তোমার আর্দ্রতা কম থাকার কারণে এরপরে যাব আমরা সিক্সটি টু নিচের কোন ঘটনার জন্য আমরা কোনো বস্তুকে দেখতে পাই আচ্ছা সেটা হলো তোমার বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য এরপরে যাব আমরা সিক্সটি থ্রি নম্বর প্রশ্ন হিরকের সংকট কোণের মান কত তাই তো হিরকের সংকট কোণের মান হচ্ছে তোমার চব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ওকে তো এরপর যাবো আমরা চৌষট্টি নম্বর প্রশ্ন পাঁচশো বারো হার্চ সাতশো আষট্টি হার্চ দুশো ছাপ্পান্ন হার্চ সাতশো হার্চ কম্পাঙ্ক বিশিষ্ট সুরগুলির মধ্যে কোনটি অষ্টক ওকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে দুশো ছাপ্পান্ন হার্চ এবং হচ্ছে তোমার পাঁচশো বারো হার্চ ওকে তো এরপরে আমরা পঁয়ষট্টি নম্বর পঁয়ষট্টি নম্বর প্রশ্নে দেখো নিচের কোনটি তরল ধাতু ওকে নিচের কোনটি তরল ধাতু সেটা তোমার হচ্ছে গ্যালিয়াম তো এরপর যাব আমরা ষষ্ঠী নম্বর প্রশ্ন নব্বই এক্স দুইশো পঁয়ত্রিশ পরমাণুর নিউট্রন সংখ্যা কত তো এখানে আমাদের নিউট্রন সংখ্যা বের করতে বলেছে তাহলে দুইশো পঁয়ত্রিশ থেকে নব্বই আমরা কি করব বিয়োগ করব তাহলে আমাদের নিউট্রন সংখ্যা একশো পঁয়তাল্লিশ বের হয়ে গেল ওকে এরপরে যাবো আমরা নিচের কোনটি আদর্শ গ্যাস অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন না কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে কোনোটি নয় এগুলো হচ্ছে তোমার মৌলিক গ্যাস ওকে তারপরে দেখো তোমার আষট্টি নম্বর প্রশ্ন কি বলছে যে ডাক্তারি থার্মোমিটারের মিটারে ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ কত উচ্চতা সরি উচ্চতা না এখানে উষ্ণতা পরিমাপ করা হয় ওকে তো সঠিক অনুসার হবে আমাদের দুশো দশ degree Fahrenheit sixty nine number পরম স্কেলে সাত সাঁত্রিশ ডিগ্রি সি মানে সেলসিয়াস এর পার্ট কত হবে তো এখানে সঠিক অ্যান্সার হবে তিনশো দশ কেলভিন ওকে সত্তর নম্বর প্রশ্ন দেখো যে নিচের কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে জলের ওকে তারপরে দেখবো আমরা একত্রিশ নম্বর প্রশ্ন ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ কমে কমতে থাকে আচ্ছা ব্যারোমিটারের মিটারের স্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে কি হয় এখানে আমাদের ঝড়ের সম্ভাবনা হয়নি হয় আর কি ওকে তো তারপর দেখবো আমরা বাহান্ন নম্বর প্রশ্ন একটি বস্তুর প্রবণতা থাকে সর্বদা কোন স্থানে ওকে সঠিক অ্যান্সার হবে সর্বনিম্ন স্থিতিশক্তিতে অবস্থান করা হয় সেজন্য একশো তেহাত্তর নম্বর প্রশ্ন দেখো একটি বৈদ্যুতিক বাল্ব ভাঙলে কাঁচ ভাঙার শব্দ ছাড়াও আর এক প্রকার অন্য শব্দ শোনা যায় তো এখানে হচ্ছে উচ্চ চাপে ভিতরের গ্যাস বাইরে আসে বলে ওকে চুয়াত্তর নম্বর প্রশ্ন দেখো কি বলছে যে ম্যাক নম্বর কোন মানের বেগ মাপতে ব্যবহৃত হয় ওকে তো এটা হলো আমাদের উড়োজাহাজ এর এরপরে যাবো আমরা পঁচাত্তর নম্বর প্রশ্ন শব্দ তরঙ্গ বিস্তারের ওপর নির্ভর করে কিসের উপর নির্ভর করে এই শব্দ যে শব্দ তরঙ্গ যে বিস্তার হয় কিসের উপর নির্ভর নির্ভর করে সেটা হলো শব্দের তীব্রতার ওপর ছিয়াত্তর নম্বর প্রশ্ন দেখো কি বলছে নিচের কোন পদার্থটির পৃষ্ঠ টান সব থেকে বেশি ওকে তো সঠিক অ্যান্সার হবে জলের ওকে এরপরে যাবো আমরা কি ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কিছু ক্ষেত্রে সেটা হবে তোমার ডিসি ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে ওকে তারপর সাতাত্তর নম্বর প্রশ্ন সাত সরি সাতাত্তরের তো দেখো সাতাত্তর নম্বর প্রশ্ন ভুল আছে সাতাত্তর নম্বর প্রশ্নে আমাদের এসি ভোল্টেজ বৃদ্ধি ও হ্রাসের জন্য হবে ওকে তো এরপরে যাব আমরা আটাত্তর নম্বর প্রশ্ন দেখো আটাত্তর নম্বর প্রশ্ন বলছে যে বায়ুর চাপ প্রয়োগের কারণ কি ওকে বায়ুর চাপ প্রয়োগের কারণ হচ্ছে তোমার বায়ুর অনুগুলির গতিশীলতা ওকে তারপর সেভেন্টি নাইন নম্বর প্রশ্ন আপেক্ষিক গুরুত্বের একক কি ওকে কোনোটি নয় গ্রাম সেন্টিমিটারও নয় গ্রাম সরি পাউন্ড ঘনফুট নয় কেজি মিটার স্কোয়ার নয় ওকে তাহলে আমাদের কোনোটি নেই এরপরে যাব আমরা আশি নম্বরে আশি নম্বরে বলছি কি যে নিচের কোন পদার্থটি পদার্থটি তড়িৎ অপরিবাহী অপরিবাহী graphite aluminium S two S four চিনির জলীয় দ্রবণ তো আমাদের সঠিক অ্যান্সার হবে চিনির জলীয় দ্রবণ ওকে তারপর যাব আমরা একাশি নম্বর প্রশ্ন এখন একাশি নম্বর প্রশ্ন বলছে যে ঝড় ও সমুদ্র স্রোতের শক্তি হলো কি এগুলো হচ্ছে তোমার কি একটি স্থিতি শক্তি সরি এটা গতি শক্তি হবে ওকে ঝড় ও সমুদ্রের সমুদ্রের স্রোতের শক্তি হলো গতি শক্তি এরপরে যাবো আমরা বিরাশি নম্বর প্রশ্ন ইউরেনিয়াম রেডিয়াম প্লোটিনিয়াম উপরিক্ত মৌলগুলির মৌল কোনগুলির পরমাণু বোমা তৈরিতে ব্যবহৃত হয় ওকে তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে এক আর তিন মানে তোমরা হচ্ছে ইউরেনিয়াম ও হচ্ছে তোমার প্লুটোনিয়াম ওকে